তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে সেই প্রথম ভালোবাসায় ছোঁয়াতে জীবন আমার সেই প্রথম ভালো তোমাতেই জীবন আমার সাত রঙা রাম ধনু হয়ে উঠেছে তোমাকে প্রথম মনে মনে আনাগোনা সেই তো শুরু যে তোমার চুপি চুপি চোখে চোখে সেই শুরু স্বপ্ন দেখা মনে মনে আনাগোনা সেই তো শুরু যে তোমার চুপি চুপি চোখে চোখে সেই শুরু স্বপ্ন দেখা সেই থেকে মন শুধু দিন গুনেছে তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে অন্তরে মেলামেশা শুধু দুজনা আনমনে হ্যাঁ হ্যাঁ গুঞ্জনে ও এলো দিন কাছে তে আসা অজানায় ভেসে যেতে ফাগুনের এই বেলাতে অজানায় ভেসে যেতে তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে সেই প্রথম ভালোবাসা ছোঁয়াতে জীবন আমার সেই প্রথম ভালোবাসা ছোঁয়াতে জীবন আমার সাত রঙা রাম ধনু হয়ে উঠেছে তোমাকে প্রথম